নমস্কার বন্ধুরা মৃগাঙ্ক সিনফো চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে সবাই এই তথ্য পেয়ে উপকৃত হয় আসুন প্রতিবেদনটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিন ভিডিওটি শেষে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা এই শিক্ষক পদের জন্য আবেদন করবেন ধন্যবাদ আমি আপনাদের সরাসরি ওয়েবসাইটটিতে নিয়ে চলে এসেছি আমি ওয়েব পেজ এবং অফিসিয়াল নোটিফিকেশানটি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও কালেক্ট করে নিতে পারেন আসুন দেখা যাক পেজটি ওপেন হলেই সঙ্গে সঙ্গে আপনারা prospectus notice application form admit card এবং অ্যাডভার্টাইজমেন্ট রিক্রুটমেন্ট এর যে নোটিফিকেশান সমস্ত কিছু তথ্যই এখানে কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন যে দুটো মেন জিনিস সেটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান ফর্ম এবং অ্যাডমিট কার্ড তিন নম্বর এবং চার নম্বর কলমে দেখতে পাচ্ছেন এগুলো আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি এটি হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এটি কিভাবে ফিল আপ করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশান ফর্ম নম্বর ওপরে দেখতেই পাচ্ছেন এটি দেওয়ার কোনো প্রয়োজন নেই বা আপনারা নাম্বার ওয়ান দিতেই পারেন এখানে ডান দিকের একদম কোণে ওপরে আপনারা এখানে আপনাদের পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবেন এবং ফুল সিগনেচার করবেন আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে মেল ক্যান্ডিডেট অনলি চাওয়া হয়েছে বেঙ্গলি মিডিয়ামের জন্য আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই সাবজেক্ট দেবেন ক্যাটাগরি দেবেন এবং ভ্যাকেন্সি কোড নাম্বারটা আপনারা ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন আমি তবুও লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখান থেকেও কালেক্ট করে নিতে পারেন নিচে আসুন এখানে দেখাচ্ছে যে নেম ব্লক লেটার মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যেটি দেওয়া আছে সেটি ব্লক লেটারে এখানে লিখে দেবেন বাবার নাম এটিও ব্লক লেটারেই লিখবেন ডেট অফ বার্থ দেবেন অ্যাডমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা দেওয়া আছে এজ এক এক দু হাজার বাইশ অনুযায়ী আপনাদের বয়স কত হচ্ছে সেই ইয়ার এবং মান্থটা দিয়ে দেবেন এবং দিনটা উল্লেখ করে দেবেন আপনাদের কি কাস্ট সেটা চার নম্বর কলমে আপনারা উল্লেখ করবেন চারের বিয়েতে রিলিজিয়ান কী আছে সেটি দেবেন ন্যাশনালিটি ইন্ডিয়ান অবশ্যই সেটি এখানে উল্লেখ করে দেবেন পাঁচ নম্বরে আছে complete postal address in block letter ছোটো হাতের ভুল করেও লিখবেন না সমস্তটাই ব্লক লেটারেই লিখবেন ভিলেজ দেবেন পোস্ট অফিস দেবেন পিএস অর্থাৎ পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট স্টেট আপনাদের পিন নম্বর মোবাইল নম্বর এবং একটি বৈধ ইমেল আইডি দিয়ে দেবেন ছ নম্বর কলমে যেটি আছে মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট যদি আপনাদের থাকে তো সেই ইয়ার অফ পাসিং কোন সালে আপনারা পাস করেছেন কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন ফুল মার্কস কত ছিল এবং মার্কস ওভিডেন্ট এটিও উল্লেখ করে দেবেন ডিভিডেন্ট সরি ডিভিশন ক্লাস কোন ডিভিশন বা কোন ক্লাস আপনারা পেয়েছেন সেটি দেবেন অর্থাৎ marks sorry percentage of marks এখানে উল্লেখ করে দেবেন কি কি সাবজেক্ট ছিল সেটি ফুল ফর্মে বসিয়ে দেবেন অ্যাকাডেমিক স্কোর কত ছিল সেটিও বসিয়ে দেবেন সেম বিয়েতে হায়ার স্টাডিজ অর্থাৎ এইচএসের আপনারা এখানে উল্লেখ করে দেবেন সরি এইচএস না এটি আপনাদের গ্র্যাজুয়েশনটা উল্লেখ করে দেবেন এখানে কি সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন ছিল অর্থাৎ অনার্স ছিল আর তার পরের কলমে লেখা আছে উইদাউট অনার্স অর্থাৎ শুধু পাসে যদি থাকে আপনারা সেই পাসের ইয়ার অফ ইয়ার অফ পাসিংটা আপনারা বসিয়ে দেবেন কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটি বসাবেন সাবজেক্ট শর্ট ফর্ম দিতে পারেন কোনো অসুবিধে নেই ফুল মার্কস কত ছিল সেটি দেবেন পার্ট ওয়ানে কত পেয়েছেন পার্ট টুয়ে কত পেয়েছেন পার্ট থ্রিতে কত পেয়েছেন তিনটে আলাদা আলাদা করে বসাবেন এবং টোটাল এখানে তিনটে পার্ট মিলে কত হচ্ছে সেটি এখানে বসিয়ে দেবেন পার্সেন্টেজ অফ মার্কস তিনটে পার্সেন্টেজ করে সরি তিনটে মার্কস টোটাল করে তার তিন দিয়ে পার্সেন্টেজ ভাগ করে দেবেন তাহলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে সরি টোটাল দিয়ে ভাগ করে দেবেন তাহলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে এটি পার্সেন্টেজ অফ মার্কসে বসিয়ে দেবেন অ্যাকাডেমিক স্কোর আপনাদের দিতেও পারেন বা নাও দিতে পারেন কোনো অসুবিধে নেই এখানে এরপর আসি পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ সি যে কলমটা আছে particulars of higher studies higher studies for PG category অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট এখানে আপনারা কী নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট করেছেন সেই সাবজেক্ট দেবেন যদি পাস করে থাকেন তো সেটি দেবেন এক্সামিন এক্সামিনিং ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি আন্ডারে পাস করেছেন সেটি দেবেন কি সাবজেক্ট নিয়েছেন সেটি দেবেন ফুল মার্কস আপনারা দেবেন পার্ট ওয়ানে কত ছিল পার্ট টুয়ে কত ছিল সেগুলো উল্লেখ করে দেবেন এবং টোটাল মার্কসটা এখানে লিখে দেবেন পার্সেন্টেজ মার্কস টোটালের ওপর আপনারা যত পেয়েছেন সেটা দিয়ে ডিভাইড করে দিলেই বেরিয়ে যাবে অ্যাকাডেমিক স্কোর এখানে পার্সেন্ট পয়েন্ট হিসেবে আপনারা দিয়ে দিতে পারেন যে কত পার্সেন্ট আপনার অ্যাকাডেমিক স্কোর হয়েছে সেইভাবে আপনারা এখানে উল্লেখ করে দেবেন বা নাও দিতে পারেন কোনো অসুবিধে নেই বিএড অথবা বিটি বা ডিএলএড আপনারা যাই করে থাকেন এখান থেকে এখানে ডি যে কলমটা আছে এখানে ফিল আপ করে দেবেন academic session name of institution examining university কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন কোন সাবজেক্টের ওপরে ছিল সেইগুলো লিখে দেবেন ফুল মার্কস টোটাল মার্কস কত পেয়েছেন পার্সেন্টেজ অফ মার্কস এবং অ্যাকাডেমিক স্কোর উল্লেখ করে দেবেন সাত নম্বরে if in serving if in service place please mention the service information যদি আপনারা কোনো রকম চাকরি করে থাকেন বা করছেন তাহলে আপনারা এখানে দিতে পারেন বা যদি না করে থাকেন তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই additional information of the applicant যদি কোনো আপনাদের অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়ার থাকে আপনারা এখানে দিতে পারেন না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই একদম নিচে চলে আসবেন এখানে বাঁদিকের নিচে প্লেস আপনাদের যেই জায়গা থেকে আপনারা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান করছেন সেই জায়গার নাম দিয়ে দেবেন এবং ডেটটি উল্লেখ করে দেবেন এবং একদম ডান দিকের নিচে আপনাদের ফুল সিগনেচার করে দেবেন কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানানো জানাবেন ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমে আমি যথাযথ আপনাদের হেল্প করে দেবো তার আগে আমি একটু নোটিফিকেশানটা আপনাদেরকে দেখিয়ে নিই সরি অ্যাডমিট কার্ডটা দেখিয়ে নিই একবার কিভাবে ফিল আপ করবেন আপনারা এটি হচ্ছে সেই অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড নম্বর আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা জাস্ট ওপরে আপনাদের ছবি এবং ফুল সিগনেচার করে দেবেন কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেই অ্যাপ্লাই নাম্বার দেবেন ভ্যাকেন্সি কোড নম্বর নোটিফিকেশন থেকে পেয়ে যাবেন ব্লক লেটারে আপনাদের নাম লিখবেন বাবার নাম লিখবেন date of birth year months day এগুলো উল্লেখ করে দেবেন ডেট অফ রিটেন এক্সামিনেশান আপনারা নোটিফিকেশান থেকে পেয়ে যাবেন সেটি এখানে উল্লেখ করে দেবেন টাইমটা উল্লেখ করে দেবেন অবশ্যই সমস্ত কিছুই ফিল আপ করে আপনারা এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন Asansol Ramakrishna Mission High School post office Asansol five district Paschim Bardhaman WB ইন্ডিয়া তো এই ঠিকানাতে আপনারা এটি পোস্ট করে দেবেন অবশ্যই রেজিস্টার বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাবেন দরকার পড়লে আপনারা এই নম্বরে ইমেল বা ফোন করে নিতে পারেন একবার অ্যাডমিট কার্ডটাও ওখান থেকেই পেয়ে যাবেন আমি তবু আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো সমস্ত তথ্যটাই আপনারা ওখান থেকে কালেক্ট করে নিতে পারেন যাই হোক আজকের এই প্রতিবেদন এতটাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধবদের যাতে সবাই উপকৃত হয় ধন্যবাদ আপনাদের